সাহাবায়ে একরাম যুদ্ধের ময়দানে আমার নবী সত্য আবু জাহেল উদ্বা সাইবাকে বদরের ময়দানে তরবারে দিয়ে জবেহ করে আজকে ইসলাম চোদ্দশো বছর পর্যন্ত টিকি আছে টিকিরা বলেন মুসলমান রক্তকে ভয় পায় না মুসলমান যদি ইসলামকে জবেহ করতে আসে মুসলমানরা তরবারি দিয়ে এই কাফেরদেরকে ইসলামের শত্রুদেরকে যারা জবেহ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলে তোমরা তরবারি দিয়ে তোমাদের গরুর গলার মধ্যে ছুরি দিয়ে তোমরা তরবারি চলানোর শিক্ষা নেবে রক্তকে তোমরা ভয় পাবে না কারণ ইসলাম জীবিত হয়েছে বদর যুদ্ধের তরবারি চালানোর পরে আওয়াজ দিয়ে বলো মুসলমান মুসলমান রক্ত দেখলে কি ভয় পাবে মুসলমান মৃত্যুকে ভয় পায় না রক্ত আল্লাহকে ভয় পায় না ঠিক কিনা বলেন সুতরাং আমরা গরু জবাহ করার সময় আমরা ইব্রাহিমের মতো জজবা আমার নবীর সেই নবুতি শক্তি নিয়ে আমরা আল্লাহর নামে আজকে সমস্ত পশুকে কোরবানি দিয়ে আল্লাহর রাস্তায় সকলকে পৌঁছে দেব জোরে বলুন না সব যখন তোমাদের কোরবানির পশু যখন তোমরা জবে করে দিবে যখন ঠান্ডা হয়ে যাবে আমার আল্লাহ বলেন ফাকুল মিনহা তোমরা তোমাদের কোরবানির জন্তুকে পেট ভরে খাও আমি আল্লাহ রব্বুল আলমিন আমার প্যার নবীর উম্মতের জন্য কোরবানির গুস্তকে হালাল করেছি আমার নবীর পূর্বে অন্যান্য উম্মতারা কোরবানি দিত তাদের জন্য কিন্তু কোরবানির গুস্ত অনেক উম্মতের জন্য খাওয়ার বৈধতা ছিল না আল্লাহ বলেন আমি তোমাদের জন্য তোমাদেরকে পেয়ার করে ভালোবেসে কোরবানির গুস্ত তোমাদের জন্য হালাল করেছি ফাকুল মিনহা কোরবানির জন্তু থেকে পেট ভরে খাও সেখানে আমি কল্যাণ রেখেছি শুধু শুধু নিজে নিজে কেউ না ওয়াতেমুল কনে আওয়াল মোতাররা যারা তোমাদের কাছে এক টুকরো গুস্তের জন্য দাঁড়িয়ে থাকে তোমরা তাদেরকেও দিবা অনেকে আছে গুস্ত খুঁজতে আসে না তোমার আত্মীয় নিকট আত্মীয় যারা তারা কোরবানি করে নাই তোমার কাছে এক টুকরা গুস্তার জন্য তৈলে নিয়ে যদি নাও আসে তুমি তার বাড়িতে ইস্তে তোমার কোরবানির গুস্তা পৌঁছিয়ে দাও আর বলুন সব সোহান আল্লাহ বলছেন আল্লাহর কথা আল্লাহ বলেন যারা যাস না করে যারা যাস না করে না সকলের ঘরে ঘরে বারে বারে তুমি গুস্ত পৌঁছিয়ে দাও আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন তোমাদের জন্য আমি তোমাদের অনুগত করে দিয়েছি আমি পৃথিবীতে অনেক জানোয়ার জন্তু সৃষ্টি করেছি সবগুলাকে তোমাদের অনুগত করে দেয় নাই যেমন হাতিকে তোমাদের অনুগত করে দেয় নাই বাঘ সিংহ তোমাদের অনুগত করে দেয় নাই সেগুলাকে কেউ কোরবানি দিতে পারবে না এগুলার কাছেও যেতে পারবে না বাঘকে যদি কোরবানি দিতে যাও বাঘ তোমাকে কোরবানি দেবে এই জন্য আল্লাহ বলেন আমি গরু ছাগল মহিষকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা আমার নামে কোরবানি করে আমার নামে তোমরা সেখান থেকে খেতে পারো আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ করুন কোরবানির গুস্ত খায় আমাকে বলে যেও না বিসমিল্লা করে খাবে বিসমিল্লা আলহামদুলিল্লাহ করে জবাহ করবে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবে ঈদগাতে আসা যাওয়ার সময় উচ্চ স্বরে তাকবীর করবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহ লিল্লাহিল মধ্যে আমি সংক্ষিপ্ত একটা হাদিস পড়েছি ওই হাদিসে আমার রাসুল বলেন আজকে কোরবানের দিনে সর্বপ্রথম আমাদের কাজ হলো ঈদের নামাজ পড়া কি পড়া নামাজ আগে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কি আগে নামাজ আগে আমার রাসুল বলেন তোমরা না গিয়ে নামাজ পড়বা তারপর গিয়ে কোরবানি করবা আমার রাসুল বলেন ঈদের নামাজের আগে যারা কোরবানি করেছে তাদের কোরবানি হয় নাই তাদের কোরবানি হয় নাই নামাজ নাই কোরবানি নাই নামাজ নামাজ ছাড়া কোরবানি হবে না আমার রসুল বলেন ঈদের নামাজ পরে কোরবানিতে জবে করেছ তোমার কোরবানি আমার আল্লাহ কবুল করে ফেলেছে একটা আওয়াজ দিয়ে বলুন না সোবাহান আল্লাহ